কইরা ফাইসা গেছি মানকাছি পাই পইরাছি জীবনটা চলে না রে দিয়া জোড়া তালি বউ আমার কেমন কেমন শালিটা কেমন কেমন শেষ কইরা দিছে আমায় কইরা খালি খালি ও শালি শালি রে ও শালি তুই আমার গলে গলে পকেট তুই খালি ও শালি समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना Thank you.